কি প্রিয় দর্শক গ্রামে গঞ্জে অনেক মহিলারা নর্থ বেঙ্গল থেকে বিক্রি করতে আসেন থালা বাসন বাটি ডেক্সি আন্টি ইত্যাদি বিক্রি করতে আসেন তবে এই মহিলাগুলি আসলে বিক্রি করতে আসার সময় তারা এমন কিছু দরদামের বিষয়ে কথা বলে যেগুলা আশেপাশের যারা কেনার জন্য আসে তারা অনেকটা হাসতে থাকে তারা বলতেছে ছয়শো টাকায় ছয়শো টাকায় কত হয় পাঁচশো পঞ্চাশ টাকা হয় না মানে এদের মানে হিসেবটা আপনি বুঝবেন না কিন্তু কথা হচ্ছে এরা যদি সবাই একই ভুল করে তাহলে তাদের তো ব্যবসায় লস হবে কিন্তু তাদের ব্যবসায় তো লস হচ্ছে না এই এই ধরনের মহিলা যতই দেখবেন সবাই কিন্তু একই স্টাইলেই কথা বলে তিনশো তিনশো হয় ছয়শো সে বলে যে তিনশো তিনশো চারশো টাকা আবার ছয়শো ছয়শো বারোশো টাকা হয় সে বলে যে ছয়শো ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা হয় না তাহলে এখানে যদি তাদের হিসাবে ভুল হয় তাহলে তো তারা একবার ব্যবসা করেই ফুটুত আর ব্যবসা করতে পারবে না তবে এখানে তাদের একটা সিক্রেট রয়েছে সেটা হচ্ছে তারা বলে যে তারা বলে এরকম কিন্তু তারা টাকা আসলটাই নিয়ে যায় মানে তারা আমাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের টাকাই নিয়ে যায় যেমন কি তারা যখন বলে যে চারশো চারশো আষ্টশো হয় তারা যখন বলে চারশো চারশো পাঁচশো পঞ্চাশ টাকা হয় না খালা আপনি পাঁচশো টাকা দেন তার মানে বুঝতে হবে যে তার দামটাই ছিল এগুলার মূলত রেটই ছিল পাঁচশো টাকা আরও পঞ্চাশ টাকা সে বাড়িয়ে নিয়ে গেল তো আমাদেরকে যখন এটা বলে তখন আমরা খুশি হয়ে কি বলি যে দাম হচ্ছে আটশোশো সে বলতেছে পাঁচশো পঞ্চাশ দে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও হ্যাঁ আমরা এটা নিছি এরকম করে কিন্তু তারা এটা বিক্রি করে আর এদের এদের মালগুলো হচ্ছে লো কোয়ালিটির মাল এগুলো হচ্ছে একদম লো কোয়ালিটির মালগুলাই তারা বিক্রি করে তারা এই ধরনের পলিটিক্স করে মালগুলোই বিক্রি করতেছে কারণ ছয়শো ছয়শো বারোশো টাকা দিয়ে এগুলো কেউ নিবে না তাই সে বলছে যে ছয়শো ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা সে কিন্তু বিক্রি করবেই পাঁচশো টাকা কিংবা পাঁচশো পঞ্চাশ টাকা তাই তারা এ ধরনের ট্রিক্স ব্যবহার করে ব্যবসা করে চলে যাচ্ছে আর আমরা ভাবতেছি যে তারা বোকা তারা হিসাব জানে না একজন মূর্খ মানুষও বর্তমানে হিসাব জানে হিসাব জানে না পৃথিবীতে এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না সবাই স্বার্থের পাগল সবাই কিন্তু সবার জন্য সবার হিসাব সবাই ঠিকই রাখতে পারে কে কার কাছ থেকে কত টাকা পারে পাবে দুই বছর পরেও সেটা মনে থাকে তাহলে এই মহিলাগুলো কেন পারবে না এগুলো হচ্ছে এদের একটা ব্যবসার টেকনিক ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে কিন্তু মাঠে ময়দানে ব্যবসা করার জন্য ছাড়া হয় এমনিতেই তারা কিন্তু ব্যবসা করে না কই আপনি আমার কথা দামাদামি আমি দামাদামি করে মাল না যদি কোন আমি তা বেচতাম না যদি কোন তা বেচতাম না আমার হিসাবে আমি লইলে লইবেন না লইলে না লইবেন কি গো মা আচ্ছা গো মা একটা হিসাব কর রাখ নিচে ওই আপা নিচে আচ্ছা রাখেন বড় এই বুঝো আচ্ছা মা আচ্ছা মা একটা হিসাব কর গো মা এই ছয়টা থাল কেমন এই ছয়টা থাল বিক্রি করতে কইছে গো মা আমারে এই হলো ছয়শো টাকা আর এই ছয়টা থাল বিক্রি করতে কইছে গো মা আমার শাশুড়ি এই টাকা তোমার এক হয় মিললে যোগ করলে টাকাটা বাড়ে না রে বই আর হলো তাহলে মোট পাঁচশো পঞ্চাশ না রে বই এই যোগ করে পাঁচশো পঞ্চাশ এই যে তোমাকে বিল্ডিং গুলো বিক্রি করছে এনে বারোটা এনে বারোটা এনে বারোটা সবাই নিল তোমাকে পাড়ার বেটারা বেটির অনেকজনে নিল না ছয়শো